সালাম আলাইকুম এভরিওয়ান গুড নিউজ হচ্ছে এটা স্পেশালি চিটাংবাসীর জন্য যারা uh, আমার ওয়েল উইশাররা আছেন চিটাংয়ে আমি আসছি আঠারো তারিখে চিটাংয়ে uh, সেটা হচ্ছে কোথায় Zakaria Chattogram cattle expo two cattle এক্সপোতে আসছি সব কাউলাবাদের জন্য আর কি স্পেশালি কাউলাভার্স অ্যান্ড পার্সোনালি কিন্তু আমি একজন অনেক বড় কাউলাভার uh, কারণ আমি ছোটবেলার থেকেই আসলে আমি না কাউলাভারদের না একটা না ব্যাখ্যা দিতে পারবো না আমি আমি আমি হ্যাঁ কারণ না না কারণ আমরা না যারা অ্যাকচুয়ালি মানে যারা কাউকে প্রচুর পছন্দ করে আমরা যখন কোনো জায়গায় যাই কোনো গাড়িতে বা কোনো ট্রাকে বা আশেপাশে যদি কোনো কাউ দেখি আমরা সাথে সাথে কিন্তু গরুর দিকে তাকাই থাকি মানে যতক্ষণ না গরুটা যায় মানে এরকম আমি মানে এত ভালোবাসি হ্যাঁ। গরু যাচ্ছে আর গরু হ্যাঁ, দাম জিজ্ঞেস করবো না সেটা তো হয় না গরুর প্রতি ভালোবাসা থাকে আর একমাত্র তুমি তোমার আমি তোমার ব্যাপারে যতটুকু জানি যে তুমি কালার টালার রেগুলার ব্যাপারে না সবসময় অ্যাক্টিভ থাকো না বাট গরু কেনার টাইমে লালটা লাগবে লালটা লাগবে এক্স্যাক্টলি হ্যাঁ এটা বড় হ্যাঁ, হতে হবে এগুলো তুমি সবসময় মেইনটেইন করো মানে গরু সবসময় ইয়ে করার আগে একটা মানে হ্যাঁ। <laughs> হ্যাঁ। আমি প্রায় হাটে যাই কিন্তু আমার সাথে গেছিল এরপর থেকে আমি একজন মানে কাউলাভার হয়ে গেছি টু বি অনেস্ট আমি জানি না যে এটা বলা যাবে কিনা বাট আমরা যেমন কুরবানি ঈদের দিন গরু কুরবানির পর যেমন যেমন অনেক খুশি হই তুমি কিন্তু খুশির পাশাপাশি মাঝে মাঝে হ্যাঁ, কালকে রাত পর্যন্ত আমার সাথে ছিল আমার একটু স্যাড হয়ে যায় তো যাই হোক আমি আসতেছি চিটাং এ দুপুর তিনটার দিকে ওখানে থাকবো তো ইনশাল্লাহ ওখানে এশিয়ান অ্যাগ্রো আরো অনেক অ্যাগ্রো আছে তো ওখানে সবার সাথে আমার দেখা হবে স্পেশালি কাউলাবাদের সাথে আর আপনার সাথে দেখা হবে চিটাংয়ের মানুষের ভালোবাসা তো অন্যরকম এটা তো আমি সবসময় বলছি আপনার যারা চিটাং থেকে দেখছেন স্পেশালি তাদেরকে বলছি আপনাদেরকে আমি অনেক ভালোবাসি কারণ আপনারা যে সম্মান যে ভালোবাসা আমাকে সবসময় দেন সেটা আমি অলওয়েজ ধরে রাখতে চাই অ্যান্ড আমি অলওয়েজ বলি যে চিটাংকে ব্লগ মানে বিশ্বের কাছে ব্লগ করাটা আসলে একটা ব্লগের মাধ্যমে যদি চিটাংকে রিপ্রেজেন্ট করতে যায় আমার মতো বিশটা আফ্রিদিও পসিবল না কারণ এত এত বড় আর এত সুন্দর যেটা খুবই ভালো তো আমি চিলং করে দাও তোমার মতো যারা যারা কাউলাপাড়া না আমি তো অলওয়েজ অলওয়েজ অলওয়েজ আমি যারা কাউলাপাড়া আছেন সবাই আসবেন ইনশাল্লাহ এন্ড ওখানে দেখা হবে সবার সাথে আঠারো তারিখ ফ্রাইডেতে Chattogram cattle expo twenty two তে সবার সাথে দেখা হবে তো যারা যারা আমাদের মতো কাউলাবার আছেন সবাই চলে আসবেন চলে আসবেন সবার সাথে দেখা হবে সেলফি তোলা হবে ওখানে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে সবার সাথে চট্টগ্রামে তো যাক চট্টগ্রামবাসী অনেকদিন যাবো বলতেছেন ভাই কবে আসবেন কবে আসবেন এই তো চলে আসতেছি তো আঠারো তারিখে দেখা হবে ফ্রাইডেতে ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কালকে আমরা ইতেও যাচ্ছি কালকে মোবাইল বাস বিডিতেও যাচ্ছি বসুন্ধরাতে একটা শোরুম উদ্বোধন করার জন্য শাকিলের তো দুপুর তিনটার দিকে রাইট ওকে সো ওখানেও দেখা হচ্ছে বসুন্ধরাতেও তো যাই হোক আমি চিটংয়ের জন্য অনেক এক্সাইটেড তো আপনাদের সাথে দেখা হবে সো ভাইয়া একটু হাই দিয়ে দাও চিটংয়ের সবাইকে